এমপি ইলেকশন হচ্ছে বগুড়াতে এই বিষয়ে যদি একটু কিছু বলতে বাবা এটার ব্যাপার মাপ চাই আমরা রাজনীতির ব্যাপারে ধার ধারি না কোনো রাজনীতি আমাদের না না বাইরে সবাই ভালো এই আর কি আর কিছু আপনার জন্য উলের ব্যাপারে আমার কথা ছিল না কি ডে কি করতেছে না করতে করুক আমার নাম সিরাজ আপনি বর্তমান পেশা পেশা এখন কৃষক আর কি রিটায়ার্ড হয়ে আসছি আর বাড়িতে কৃষক হিসেবে আছি আর কি আচ্ছা মানে কিসে থেকে রিটায়ার্ড হয়ে আসছেন সেনাবাহিনীতে সেনাবাহিনীতে ছিলেন কতদিন ছিলেন একুশ বছর একুশ বছর বর্তমানে শুধু কৃষি কাজ করেন আপনার বাসা কোথায় বাসা জরুরনগর জরুরনগরে আচ্ছা এই যে বর্তমান পরিস্থিতি নিয়ে যদি কিছু বলতেন যেরকম আপনার হচ্ছে যে এমপি ইলেকশন হচ্ছে বগুড়াতে এই বিষয়ে যদি একটু কিছু বলতে বাবা এটার ব্যাপারে মাফ চাই আমরা রাজনীতির ব্যাপারে ধার ধারি না কোনো রাজনীতি আমাদের না না বাইরে একশো বার একশো বার রাজনীতি রাজনীতির ভিতর থেকে আমরা দূরে আছি কারণ আমাদের সরকার এখনো ভাতা দেয় ঠিক আচ্ছা, না আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। সবাই ভালো সবাই ভালো এই আর কি আর কিছু আপনার জন্য ওগুলো ব্যাপারে আমার কথা তুলবা না কিনে কি করতেছেন আগত করুক আচ্ছা আচ্ছা আপনি যখন চাকরিতে জয়নিং ছিলেন কন্টিনিউ করতেছিলেন সে সময় কি রকম চলছেন আর এখন কিভাবে চলতেছেন এখন হচ্ছে কি তখন হলে সেনাবাহিনীর আইন কান নিয়ে আমরা চলতাম বা ইয়ে করতাম আর এখন তো সিভিল পারফেস man of the civil power এবং সিভিলের সাথে কিভাবে খাপ খাওয়া লাগবে কিভাবে মিলামেশা করা লাগবে সেই চিন্তা ভাবনা আচ্ছা আচ্ছা কিন্তু আর্মি হিসাব কিতাব আর হলে সিভিল হিসাব কিতাব অনেক পার্থক্য আছে আচ্ছা আপনি হিরো আলমকে চিনেন হ্যাঁ হিরো আলমকে চিনেন হিরো আলম হ্যাঁ হুম এই যে ভোটে দাঁড়াইছে চিনেন তো একে কি কখনো দেখছেন সরাসরি চোখে পড়ছে কিন্তু পড়ছে আচ্ছা আচ্ছা হিরো আলম যে এবার এমপি ইলেকশন করতেছে এটা তো আপনি শুনছেন বা জানেন আচ্ছা নিরপক্ষ হয়ে একটা কথা বলবেন এমপি কে পাশ করলে ভালো হবে মানে আপনি কার উপর আশা রাখেন আমি কারোর উপরে আশা নেই যেহেতু বগুড়ার বাড়ি কিন্তু গ্রামের বাড়িতে আমার ভোটার আচ্ছা, আচ্ছা এখানকার আমি ভোটার না আচ্ছা ঠিক আছে আর আমি ওই ধরনের কারোর সাথে কোনো লিয়াজু মাস্টারও না আমি আচ্ছা আপনি মানে রিটায়ার করছেন কতদিন আগে দুই হাজার ছয় তখন থেকে কৃষিকাজের সঙ্গে যুক্ত আছেন আর আপনার বাসা কোথায় আমার বাড়ি হচ্ছে সোনাতলা সোনাতলাতে আর এখানে বাসা হচ্ছে জরুরনগর এখানে জরুরনগর নিজস্ব বাসা তো নিজস্ব বাসা আচ্ছা। ঠিক আছে কাকা ধন্যবাদ আপনাকে অনেক অনেক